বুঝলা না বুঝলা না মোর শশু শ্বশুর বুঝলে না আমর কথা রে কি কথা শুনা আইল রে বৌমা ও বৌমায় রাইবা বাসর ঘর বুঝলা না বুঝলা না না মোর শ্বশুর ও শ্বশুর বুঝলে না আমার কথা রে হইনার দুখানে যা আহিয়ারে বেলা বেউলায় না খারিত সিরনির দুখানে যা আয়ার বেউলা ও বেউলা সিরনি খারিত করে কাপড়ের দুখানে যা আয়ার বেউলা টাকা পর খরিদ করে ভিতার দোকানে যায় আয়ার বেলা ও বেলা ফিতা খরিদ হলতার দুখানা যায়ার বেলা ও বেলায়া তারি করে কিলিপের দুখানা যায়ার বেলা ও বেলা কিলিপ করিত করে কিতিজার দুখানে যা আয়ার বেলা ও বেলা কিটি খরিত করে আরো গান